হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আসসালামু আলাইকুম চলছেন আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের যে বিষয়ে ভিডিওটি দিতে হবে সেটা হলো elite mission APK mod app কীভাবে ডাউনলোড করতে হবে সো এটা ডাউনলোড করার জন্য তোমাদেরকে কম বাজারে সম্পূর্ণ ভিডিও তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে তো ফর্ম ব্রাউজারে আমি যেভাবে যেভাবে করছি তোমরা সেভাবে করে ডাউনলোড করে ফেলবে Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless Sitting up, I'm breathless, anxiety's infectious I feel so defenseless, betrayed and embarrassed I hate being open, I hate being broken I feel like an ocean, filled up with emotion Anger ain't a potion, rub it on like lotion I can feel blood soaking Reopen the scars I've broken I can't move on till I let go I feel so lost, never at home Need to be strong, every breath hold Cause I can't move on till I let go I can't move on till I let go I feel so lost, never at home Need to be strong, every breath hold are Need to be strong, and Cause I can't move on till I let go I can't move on till I let go I feel so lost, never let go Need to be strong, every breath hold Cause I can't So so তোমরা আরেকভাবে ডাউনলোড করতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে সো সেখানে ক্লিক করে ডাইরেক্টলি এই পেজে নিয়ে আসবে সো এই তোমরা এইভাবে ডাউনলোড করে ফেলবে তো লিঙ্কে থেকেও আসতে পারে অথবা ভিডিও থেকে তোমরা নিজেরাও ডাউনলোড করে ফেলতে পারো oh,